আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো একটা জিনিস খুব খারাপ লাগছে যে আপনারা ভিডিও দেখছেন অনেক বাট সবাই ভিডিও দেখছেন ভিউ করছেন বাট লাইক দিচ্ছেন না আসলে আপনারা লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে আরও নতুন নতুন ভালো ভিডিও দিতে ইচ্ছা করে সো আজকে আশা করি বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি জানেন বাংলাদেশে ফ্রি ফায়ার সার্ভারটা ব্যান করা হয়েছে তারপরেও ভিপিএন দিয়ে আমরা খেলতে পারি তারপরে অনেকের প্রবলেম হয় ভিপিএন দিয়ে খেলতে পারে না ভিপিএন কানেক্ট করলে আবার ভিপিএন একাই বন্ধ হয়ে যায় তারপরে ভিপিএন দিয়ে অনেক পিন খারাপ দেয় যাবতীয় সমস্যা তো আজকে আমি দুইটা ভিপিএন দেখাবো আপনাদেরকে এই দুইটা মোটামুটি ভালো খেলা যায় বাট আপনারা যদি কমেন্টে জানান যে আমাদের এর থেকে ভালো ভিপিএন লাগবে বা আপনারা যদি ভিডিওতে লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে জানাতে হবে যে ভাই হ্যাঁ এর থেকে ভালো ভিপিএন লাগবে একটা ভিপিএন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা রেসপন্স করেন কারণ এটা খুব খারাপ লাগে যে আপনারা রেসপন্স করেন না ভিডিও দেখেন জাস্ট আপনারা যদি জানান যে হ্যাঁ ভাই ভিডিও ওই ভিপিএনটা লাগবে আমাদের তাহলে আমি দিব ওই ভিপিএনটা আপনারা প্লে স্টোরে পাবেন না ওই ভিপিএনটা প্লে স্টোরে নাই ওইটা অন্য জায়গা থেকে ইনস্টল দিতে হবে সো আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি তাহলে আর একটা নেক্সট ভিডিও করব এটার তো চলুন দুটা দুটা ভিপিএন আমরা দেখে নিই ফার্স্টটা হচ্ছে সুপার ভিপিএন আপনারা হয়তো অনেকে চিনেন এই ভিপিএনটা ফ্রিতে অনেক ভালোই আমি প্রায় দুই বছর ধরে ইউজ করছি এই এই সুপার ভিপিএনটা ইউজ করতে পারেন আবার আরেকটা ভিপিএন আছে হচ্ছে স্কাই ভিপিএন এই দুইটা ভিপিএন আপনারা ইউজ করতে পারেন আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন এই দুইটাই প্লে স্টোরে পেয়ে যাবেন প্রবলেম হবে না দুইটাই প্লে স্টোরে পেয়ে যাবেন তবে এই দুইটার ভিতরে আবার এই স্কাই ভিপিএনটা একটু বেশি ভালো ওই সুপার ভিপিএনের চেয়ে সুপার ভিপিএন কানেক্ট দিয়ে গেমে ঢুকলে অটোমেটিকই ওটা বন্ধ হয়ে যায় বাট সুপার ভিপিএন দিয়ে অন্য কাজ করা যায় আইপি চেঞ্জ হয় কিন্তু গেম খেলার জন্য আবার এই স্কাই ভিপিএনটা ভালো ধরেন দুই তিনটা গেম খেললে আবার স্কাই ভিপিএন যদি বন্ধ হয়ে যায় তারপরে ওটা একা একা আবার অন হয়ে যায় যদি না অন হয় আপনারা গেমটা মিনিমাইজ করে আবার অন করবেন তো এখানে সার্চ দিবেন সুপার ভিপিএন আসেও তো সুপার ভিপিএন এটা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না যার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে তিন নাম্বার এই ভিপিএনটা তিন নম্বর অপশান আসছে এই ভিপিএনটা এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন নেক্সট ভিপিএনটা হচ্ছে sky S K Y sky VPN এই ভিপিএনটা ভালো সুপার ভিপিএনের থেকে এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন নিয়ে আপনারা গেম খেলতে পারবেন ফোন থেকে তো আজকের ভিডিও এটুকুই আশা করি ভালো লাগছে ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে চান আর কি ধরনের হেল্প দরকার সেটাও বলবেন আমি আমার সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই